السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده ومن بطأ به عمله لم يسر به نسبه রহ মুসলিম সমস্ত তারই প্রশংসা রাব্বুল আলমিনের জন্য যিনি দিন শিক্ষা অর্জনের ফজিরত বর্ণনা করেছেন যিনি দিনী শিক্ষা অর্জনকারী অলমাই কেরামদের তুল্লাবুল আলিমদের কে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন যে রাবুল আলমিন সাল্লাহ রাবুল আলমিনের দরবার আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি দিনই শিক্ষা অর্জনের ভৈরত বর্ণনা করেছেন যিনি দিনই শিক্ষা অর্জনকারীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং দিনের আইলিম অর্জনকারীর বহু ফজিলত বর্ণনা করেছেন যে নবী তার প্রতি কেয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ বারিক আলাই সময় তো দিনী ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিনের এলিম অর্জন করার ফজিলত পর্ব তিন ইতিপূর্বে আমরা দুইটি পর্বে আলোচনা করেছি দিনের এলিম অর্জন করার ফজিলত সম্পর্কে এবং এই দুইটি পর্বে আমি প্রায় সাতটি ফজিলতের কথা উল্লেখ করেছি ওই সমস্ত লোকদের জন্য যারা দিনের এলিম অর্জন করে যারা দিনের এলিম অর্জন করার জন্য সময় ব্যয় করে দিনের এলিম অর্জন করে তাদের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় সম্পর্কে আমি সাতটি পয়েন্ট আলোচনা করেছি এবং গতকালকে এটাও বলা হয়েছে যে দিনের এলিম অর্জন করার গুরুত্ব কি সেটাও বলা হয়েছে আজকে তৃতীয় পর্বে আমি একটি হাদিস পেশ করেছি সেই মুসলিমের হাদিস এবং এই হাদিসের মধ্যে দিনের ইলিম অর্জন করার আরো পাঁচটি ফজিলতের কথা বলা হয়েছে আরো পাঁচটি ফজিলতের কথা বলা হয়েছে মর্যাদার কথা বলা হয়েছে তার প্রথম হচ্ছে যে ব্যক্তি দিনের ইলিম অর্জন করার জন্য পথে বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এর আরেকটি ফজিলত হচ্ছে যে দিনের ইলিম অর্জনকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে এবং তাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে নেওয়া হয় এবং ফেরেস্তারা এই মজলিসকে ঘিরে নেন এবং আল্লাহ রাবুল আলমিনের নিকটবর্তী ফেরেস্তাদের সামনে রাবুল আলমিন তাদের কথা আলোচনা করেন এই পাঁচটি ফজিলত একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিসটি আমি একটু আগে আপনাদের সামনে পড়ে শোনালাম সাল্লাম বলেন মানসালাকা তরিকান ইয়ালতামিসু সুফিয়া ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলিমের খোঁজে কোনো পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন অর্থাৎ যে ব্যক্তি ইলিম অর্জন করার জন্য কোনো পথে চলে পথে বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মনসালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি কোনো পথে চলে ইলিমের খোঁজে কোনো পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তাহলে ইলিম অর্জন করার জন্য যদি আপনি পথে বের হন দূরের পথ হোক আর কাছের পথ হোক ইলিম অন্বেষণ করার জন্য আপনি যখন পথে বেরিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এর মাধ্যমে আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন এই ইলিম অর্জন করার জন্য আপনি যে বেরিয়েছেন পথে কোনো রাস্তায় দূরের সফর হোক আর কাছের হোক এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন তাহলে আপনি জান্নাতের পথ সহজ করার একটি মাধ্যম পেয়ে যাচ্ছেন এলিম অর্জন করা তাহলে ইলিম অর্জন করার দিনের ইলিম অর্জন করার ফজিলত কত যে আপনি ইলিমের খোঁজে ইলিমের তলাশে ইলিম অন্বেষণের জন্য আপনি পথে বেরিয়েছেন এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে মান সালাকা ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলিমের খোঁজে কোনো পথে বের হয় ইলিমে অন্বেষণ করার জন্য কোন পথে বের হয় আল্লাহ তা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে তাহলে যারা দিনের ইলিম অর্জন করেছেন ওলামাই কেরাম যারা দিনের ইলিম অর্জন করার জন্য পথে বেরিয়েছেন সফর করেছেন দূরের সফর হোক আর কাছের হোক আল্লাহ রাবুল আলমী তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিয়েছে জান্নাতের পথ রাবুল আলমিন সহজ করে দিয়েছে তাহলে আপনিও যদি ইলিম অর্জন করার জন্য দূরের সফর করেন আর কাছের করেন তাহলে রাবুল আলমিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন তা জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে আপনি কোরআন এবং হাদিস আর ইলিম অর্জন করছেন এবং এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিচ্ছে শুধু তাই নয় আপনি যদি ইলিম অর্জন করার জন্য একত্রিত হন মসজিদে আল্লাহর ঘর মসজিদে অথবা পৃথিবীর যে কোনো জায়গাতে মাদ্রাসাতে হোক ইসলামিক প্রতিষ্ঠানে হোক ইসলামিক সেন্টারগুলো তো হোক যে কোনো জায়গাতে আপনি একত্রিত হয়েছেন জমা হয়েছেন কেন কোরআনুল করিম তেলাওয়াতের জন্য আল্লাহর কিতাব কোরআনুল করিম তেলাওয়াতের জন্য কোরআনুল করিম অধ্যয়নের জন্য পরস্পর পরস্পরকে শিক্ষা দেওয়ার জন্য এবং কোরআনুল করিমের পরে পরে হাদিসের ইলিম এটাও তার মধ্যে চলে আসে হাদিসের ইলিম এটাও চলে আসে কারণ কোরআনুল করিম যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই হাদিস তারা বুঝতে হয় কোরআনুল করিমের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে হাদিস শুধুমাত্র কোরআনুল করিম যদি আপনি মানেন হাদিস না মানেন তাহলে ইসলামের অনেক কিছু আপনি মানতে পারবেন না সুতরাং যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াতের জন্য পরস্পর পরস্পরকে শিক্ষা দেওয়ার জন্য এবং এর সাথে হাদিস পড়ার জন্য পরস্পর পরস্পরকে শিক্ষা দেওয়ার জন্য জমা হয় মাদ্রাসাতে হতে পারে মসজিদে হতে পারে আল্লাহর ঘরে মসজিদ বা যে কোনো জায়গাতে একত্রিত হয় জমা হয় এর মাধ্যমে বেশ কয়েকটি হজিল সে পাবে তার মধ্যে প্রথম হচ্ছে যে প্রশান্তি অর্জন করতে পারে আল্লাহ রহমত এই সম্প্রদায়কে বেষ্টন করে নেবে ফেরেস্তারা এই সম্প্রদায়কে চতুর্দিক থেকে বেষ্টন করে নেবেন ঘিরে নেবেন আল্লাহ রাবুল আলমিন নিকটবর্তী ফেরেস্তা যারা রয়েছেন তাদের সামনে রাবুল আলমিন আলোচনা করবেন এই মর্মে হাদিস রয়েছে কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে এতলুনা খিতাব আল্লাহ তারা কি করে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল করিম পাঠ করে এবং কোরআনুল করিমের যে ব্যাখ্যা হাদিস সেটাও পাঠ করে সেটাও শিক্ষা নেই কিতাব আল্লাহ কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে কি করে কিতাব আল্লাহ কোরআন পাঠ করে আল্লাহর কিতাব কোরআনুল করিম পাঠ করে এ লোনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল করিম তেলাওয়াতের জন্য মসজিদে জমা হয়েছে আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর সময়ের কোনো একটি ঘরে জমা হয়েছে অথবা মাদ্রাসায় জমা হয়েছে অথবা ইসলামিক কোনো প্রতিষ্ঠানে গিয়েছে ইসলামিক পাঠাগারে গিয়েছে অথবা যেমন সৌদি আরব বিভিন্ন দাওয়া ইসলামিক সেন্টার রয়েছে সেখানে গিয়েছে কেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল করিমের তেলাওয়াতের জন্য কিছু মানুষ জমা হয়েছে আল্লাহর ঘর মসজিদ বা যে কোনো জায়গাতে কেন ইয়াতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল করিম তেলাওয়াতের জন্য পাঠ করার জন্য এবং তা পরস্পরে শিক্ষা লাভ করার জন্য তাহলে মানুষ জমা হয়েছে এক সম্প্রদায় বা কোন একটি সম্প্রদায় একত্রিত হয়েছে আল্লাহর ঘরে কোরআনুল করিম তেলাওয়াতের জন্য এবং এই কোরআনুল করিমের শিক্ষা পরস্পরকে দেওয়ার জন্য এবং এর সাথে আপনি এটাও চোখ করেন যে কোরআনুল করিমের সাথে হাদিসের শিক্ষা নেওয়ার জন্য হাদিসের মানে পাঠ করার জন্য হাদিসের ইলিম অর্জন করার তারা কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করার জন্য যখন কোনো সম্প্রদায় কিছু মানুষ আল্লাহর ঘর মসজিদে অথবা পৃথিবীর যে কোনো জায়গাতে জমা হয় সবগুলোকে সামিল তাহলে কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করার জন্য আল্লাহর ঘর এর জমা হয়েছে ইয়াতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর পরস্পরে তা শিক্ষা দেয় তাহলে এখানে আমি আরেকটি কথা বললাম যে কোরআনুল করিম তেলাওয়াতের জন্য কোরআনুল করিম পরস্পর পরস্পরকে শিক্ষা দেওয়ার জন্য এবং এর সাথে হাদিসের ইলিমও সামিল রয়েছে কারণ ইসলামকে যদি বুঝতে হয় দিনকে যদি বুঝতে হয় দিনের শিক্ষা যদি আপনাকে অর্জন করতে হয় পুরোপুরি তাহলে অবশ্যই কোরআনুল করিমের সাথে হাদিসেরও ইলিম আপনাকে অর্জন করতে হবে কোরআন এবং হাদিসের ইলিম হচ্ছে দিনের ইলিম তাহলে দিনের ইলিম অর্জনের জন্য যারা এইভাবে জমা হয় আল্লাহর ঘর মসজিদে আজকাল মসজিদে হয়তো কোরআনুল করিমের তেলাওয়াত হয় কিন্তু মসজিদে দাস হয় না মসজিদের আইম্মাই কেরামদেরকে আইম্মাই কেরামদেরকে আমরা বলবো হলামাই কেরামদেরকে বলবো যে আপনারা মসজিদ ভিত্তিক সে ব্যবস্থা করে হয়তো এখন লকডাউন আছে একত্রিত হতে নিষেধ আছে অন্য আলাদা বিষয় কিন্তু যখন জমা হতে নিষেধ হবে না একত্রিত হওয়া নিষেধ হবে না সেই সময় আপনারা মসজিদ ভিত্তিক দার্স চালন চালু করেন মসজিদের যিনি ইমাম পঁচাত্তর নামাজ যিনি পড়ান তিনি যদি সপ্তাহে দুই দিন তিন দিন দার্স দেন তা কোরআনুল করিমের দার্স আকিদার দার্স হাদিসের দার্স ফেকের দার্স তাহলে মুসল্লিদের ইসলাম সম্পর্কে অনেক কিছু জমা হয়ে যায় সপ্তাহে আপনি একদিন শুরু করেন দুই দিন শুরু করেন তিন দিন যতটা সম্ভব আপনি দার্স শুরু করেন তাহলে মসজিদের যারা মুসল্লি তাদের মাঝে যদি আপনি দার্সের ব্যবস্থা করেন তাহলে এই মুসল্লিরা আবার প্রচার করবে প্রসার করবে আস্তে আস্তে আপনার দার্সে দূর দূর থেকে লোকজন এসে জমা হবে শরিক হবে আপনি আগে কাজ শুরু করেন এই কথা ভাববেন না যে আমি মসজিদে দ্বার শুরু করব কয়জন লোক আসবেন না অসুবিধা এখন হয়তো নিষেধ আছে সরকারি ভাবে ঠিক আছে কিন্তু যখন নিষেধাজ্ঞা উঠে যাবে যখন করোনা ভাইরাস দূর হয়ে যাবে আল্লাহ এগুলোকে করোনা ভাইরাসকে দূর করে দিবেন তখন মসজিদ ভিত্তিক আপনারা ইমাম যারা রয়েছে উদার কণ্ঠে আমি আপনাদের আহ্বান করব যে আপনার ইমাম যারা রয়েছেন জমা মসজিদের খাতিব যারা রয়েছেন তারাও মসজিদ ভিত্তিক দার্সের ব্যবস্থা করবেন পাঁচ মিনিটের দার্স হতে পারে দশ মিনিটের দার্স হতে পারে হ্যাঁ এখতলাফি মাসলাম মাসাইল আপনি আগে বলবেন না আকিদার দার দেন কিতাব তৌহিতের দার শুরু করেন অথবা আল কাওয়ায়দুল আরবার দার শুরু করেন আলুসুল ফলাসা তিনটে মুল্লিতে দার শুরু করেন তাফসিরের দার শুরু করেন হাদিসের দার শুরু করেন অল্প অল্প করে দশ মিনিট বিশ মিনিটের দার্স আস্তে আস্তে আস্তে আস্তে দেখবেন যে দার্সের উপস্থিতির সংখ্যা উপস্থিতিদের সংখ্যা অনেক বেড়ে গেছে গাছ আপনি লাগালেন গাছে প্রথম একটা দুটা ফল আসবে কিন্তু যখন গাছ বড় হবে প্রচার প্রসার হবে যখন গাছ বেশ বড় হবে তখন ওই গাছে অনেক ফল আসবে আপনি হয়তো দার্স শুরু করেছেন আলোচনা শুরু করেছেন একজনকে নিয়ে দুইজনকে নিয়ে তিনজনকে নিয়ে এইভাবেই ধাওয়াতের কাজ আপনি করেন ইমাম হিসাবে বিরাট একটা আপনার সম্মান আল্লাহর ঘর মসজিদের আপনি আল্লাহর ঘর মসজিদের আপনি ইমাম সৌভাগ্যের বিষয় আপনি সৌভাগ্যবান ব্যক্তি যে আপনি আল্লাহর ঘর মসজিদের ইমাম হতে পেরেছেন সুতরাং মসজিদে আপনি হাদিসের দাস শুরু করেন আকিদার দাস শুরু করেন তাফসিরে দাস শুরু করেন এইভাবে দাস শুরু করলে আস্তে আস্তে মুসল্লিদের অনেক কিছু জানা হয়ে যাবে দিন সম্পর্কে এটা আপনার আমি আপনাদের জন্য একটা প্রস্তাব দিলাম ইনশাল্লাহ যদি আপনারা গ্রহণ করেন এতে আপনি উপকৃত হবেন আপনার সমাজ দেশ মুসল্লি ইনশাল্লাহ উপকৃত হবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের দ্বার শুরু করে দিবেন তাফসির শুরু করলেন আকিদা শুরু করেন হাদিসের দার শুরু করেন এইভাবে মসজিদ ভিত্তিক আপনি ইলিম দার শুরু করেন ইনশাআল্লাহ এতে আপনার দুনিয়া এবং আখেরাতে অনেক কল্যাণ আপনার বইয়ে নিয়ে আসবে শুরু তো করেন আপনি আগে অতএব মহিমামদেরকে আমরা বলবো যে আপনারা যখনই করোনা ভাইরাস শেষ হয়ে যাবে আপনারা হ্যাঁ, বিষয় ভিত্তিক দার শুরু করেন ইনশাআল্লাহ মসজিদে তাফসিরে দার শুরু করেন আকিদার দ্বার শুরু করেন হাদিসের দ্বারা শুরু করেন অল্প অল্প দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট এইভাবে আপনি দার্স যদি শুরু করেন তাহলে মুসল্লিদের অনেক কিছু জানা হয়ে যাবে ইনশাআল্লাহ মাদ্রাসা ভিত্তিক শিক্ষা হচ্ছে মাসা আল্লাহ মাদ্রাসাতেও তৈরি করেন দায়ের আল্লাহ ছাত্রদেরকে দাওয়াতের দিকে উদ্বুদ্ধ করেন তাদেরকে দাওয়াতের কাজ শেখান মসজিদের মুসল্লিদেরকে দায়ী করেন দায়ী তৈরি করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক ইসলামের কাজ হয়ে গেছে তাহলে যারা এই সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে একটি একত্রিত হয়ে কোরআন করিম পাঠ করে এবং পরস্পর পরস্পরকে শিক্ষা দেয় লাভ কি ইল্লা নাজলাত না তো তবে তাদের উপর প্রশান্তি নাজিল প্রশান্তি শান্তি আর শান্তি নাজিল হবে যখন আপনি একত্রিত হয়েছেন দিনের ইলিম অর্জন করার জন্য তাহলে আপনি আল্লাহ রহমত তাদেরকে আচ্ছাদিত করে তাহলে আপনি প্রশান্তিও পেয়ে গেলেন এবং রহমতও পেয়ে গেলেন ওয়াহাফত হোমল মেলাইকাত এবং ফেরেস্তার ফেরেস্তারা তাদেরকে ঘিরে রাখে আর আল্লাহ আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তাদের সামনে তাদের কথা আলোচনা করে তাহলে যখন কোন সম্প্রদায় আল্লাহর ঘর মসজিদ হোক বা যে কোনো জায়গাতে কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করার জন্য একত্রিত হয়েছে তারা কি পাবে শান্তি পাবে প্রশান্তি পাবে তারা আল্লাহ রহমত পাবে ফেরেস্তার ওই মজলিসকে ঘিরে নেবেন এবং আল্লাহ রাবুল আলমিন নিকটবর্তী ফেরেস্তার সামনে আল্লাহ রাবুল আলমিন আলোচনা করবেন বলবেন যে আমার কতিপয় বান্দা হিলিম অর্জন করার জন্য এইভাবে জমায় সময় তো দিনই ভাই বোন আমার তাহলে আমরা এই হাদিস এর মধ্যে দিনের ইলিম অর্জন করার পাঁচটি ফজিলতের কথা বললাম তার প্রথম ফজিলত হচ্ছে যে ইলিম অর্জন করার জন্য পথে বের হলে আল্লাহ এর মাধ্যমে জান্নাতের পথ সহজ করে দুই নম্বর বললাম যে প্রশান্তি নাজিল হবে তিন নম্বর রহমত নাজিল হবে চার নম্বর হচ্ছে যে ফেরেস্তার ওই মাইজেসকে বেষ্টন করে নেবে পাঁচ নম্বর হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন এই প্রকার লোকদের কথা আলোচনা করবেন তার নিকটবর্তী ফেরেস্তাদের সামনে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ইলিম অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ইলিম অর্জন করার সুযোগ সুবিধা করে দেন আল্লাহ আমাদের সকলকে এলিম অনুপাতে আমল করার তৌফিক দান করেন সময় তো দিনই ভাই বোনার তারা চিন্তা করেন যে দিনের ইলিম অর্জনকারী অলমাই কিরামদের সম্মান মান মর্যাদা কত বেশি আপনি যদি ইলিম অর্জন করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনিও এই মর্যাদাগুলো লাভ করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে দিনের ইলিম অর্জন করার আমল করার এবং এর প্রচার প্রসার করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ